হ্যালো ফ্রেন্ড কলকাতা কোডার ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে আজকে আমরা সিএসএস এর একটা প্রপার্টি সম্পর্কে জানবো যেটার নাম হচ্ছে ওয়ার্ড্র্যাপ এটা একটা ছোট ভিডিও হবে পুরো ভিডিওটাকে দেখবেন আমরা ওয়ার্ড্র্যাপের ওপর প্রত্যেকটা ডিটেলিং এই ভিডিওতে করে দেবো তাহলে চলুন কথা না বাড়িয়ে কোডে চলে যাওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন একটা ভেরি সিম্পল মার্কআপ নিয়ে রাখা আছে এটাকে যদি আমরা এডিটারে দেখি তাহলে আমরা দেখবো এখানে একটা ডিপ নিয়ে রাখা আছে যে ডিপের মধ্যে কিছু ডেমো টেক্স লেখা আছে এই টেক্সের কোনো অর্থ নেই তাই এটা বোঝার কোনো দরকার নেই খালি এখানে আমরা কিছু টেক্স নিয়ে রেখেছি যাতে আমরা এক্সাম্পলটাকে দেখাতে পারি আর এই ডিবেতে রয়েছে বক্স নামে একটা ক্লাস যে ক্লাসে রয়েছে উইথ দুশো পিক্সেল হাই দেড়শো পিক্সেল একটা সলিড বর্ডার রয়েছে যেটা টু পিক্সেল রেড কালারের এবং প্যাডিং রয়েছে টেন পিক্সেল ব্যাস এর থেকে বেশি আর কিছু নেই এইবারে আমরা এটাকে যদি ব্রাউজারে দেখি তাহলে দেখব এরকম ঠিক আছে সিম্পলি এরকমই হয় যে আমাদের যখন একটা টেক্স লিখতে লিখতে চলে যায় তখন ডিপ যত অবধি জায়গা দিতে পারছে তত অবধি টেক্সটা যায় তারপরে পরের লাইনে চলে আসে ঠিক আছে এটা ভেরি নর্মাল একটা জিনিস কিন্তু কোনো সময় যদি এরকম হয় যে একটা ওয়ার্ডের লেন্থ তার ডিবের সাইজের থেকে বেশি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ওই ওয়ার্ডটা ডিপকে ডিবের রেস্ট্রিকশানটা মানেনি ডিপ যেখানে শেষ হয়ে গেছে হয়ে গেছে কিন্তু ওয়ার্ডটা ডিপ ছাড়িয়ে বেরিয়ে চলে গেছে ঠিক আছে এটাকে আপনি ওভারফ্লো দিয়ে হিডেন করে দিতে পারেন কিন্তু এটাতে আপনার কি হবে আর্ধেক লেখা কেউ পড়তে পারবে না তো এরকমটা আপনার লাইফে হয়তো সবসময় আসবে না কিন্তু as a web page developer আপনার লাইফে এটা যে আসবে না সেরকমটা ভাববেন না একদম কারণ আমরা যখন কোনো মেডিকেল টার্মস নিয়ে কাজ করি কখনো কখনো কোনো রোগের নাম কখনো কখনো কোনো ওষুধের নাম বা আপনি যদি আদার্স কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করেন যেরকম জার্মান ইটালিয়ান ফ্রেঞ্চ এই সমস্ত যদি টেক্সট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে দেখবেন যে সেক্ষেত্রে এরকম বড় বড় ওয়ার্ড কিন্তু হামেশাই আসতে থাকে তো যাই হোক আমরা আজকে একটা বড় টেক্স তৈরি করব আমাদের এই এক্সাম্পলটা বোঝার জন্য এবং আমরা দেখব যে বড় টেক্স হলে সেটা কীরকম অ্যাক্ট করে এবং সেটা থেকে কী করে নিষ্কৃতি পাওয়া যায় ঠিক আছে তাহলে চলুন আমরা দেখে নিই যে কিভাবে বড় টেক্স হলে সেটাকে হ্যান্ডেল করি আমরা তাহলে চলুন সবার ফার্স্টে আমরা একটা এডিটারে গিয়ে বড় টেক্স তৈরি করে নিই আমাদের এই এক্সাম্পলটাকে বোঝার জন্য আমি এখানে লিখে দিচ্ছি দিস টিএইচআইএস আন্ডারস্কোর I S VERY LONG DEMO TEXT for example E X A M P L E ঠিক আছে আমরা একটা অনেক বড় টেক্সট তৈরি করে নিয়েছি আন্ডারস্কোর দিয়ে দিয়ে এর মাঝখানে কোনো গ্যাপ রাখিনি ঠিক আছে এইবার যদি আমরা এটাকে ব্রাউজারে দেখি রিফ্রেশ করে তাহলে দেখব এই লেখাটার মধ্যে কোনো হোয়াইট স্পেসও পায়নি বলে এই লেখাটা টোটালটাকেও একটা ওয়ার্ড ধরছে এবং একটা ওয়ার্ড যেহেতু ধরেছে তাই এটাকে পুরো নিয়ে চলে গেছে এবার প্রবলেমটা কি আপনার ডিভের শেষ এখানে কিন্তু আপনার ওয়ার্ড বেরিয়ে চলে গেছে অনেকটা আপনি যদি এই ডিবেতে ওভারফ্লো হিডেন দিয়ে দেন ও ভিইআর ফ্লো হিডেন যদি আপনি দিয়ে দেন তাহলে কি দেখা যাবে তাহলে দেখা যাবে যে আপনার এই টেক্সটটা যেটা বেরিয়ে গেছে ওটাকে দেখা যাচ্ছে না কিন্তু আপনার এটা যদি একটা ওয়ার্ড হয় তাহলে এই ওয়ার্ডের আর্ধেকটা তো লোকে পড়তেই পারছে না সমস্ত সময়ের জন্য ওটা টোটালি হিডেন তাই না তা এটা এর সঠিক উপায় নয় এটাকে হ্যান্ডেল করতে হলে আমাদেরকে ইউজ করতে হয় ওয়ার্ড র্যাপ ঠিক আছে W R D word wrap word র্যাপের মধ্যে দুটোই মাত্র ভ্যালু হয় একটা হচ্ছে ব্রেক ওয়ার্ড আর একটা হচ্ছে নর্মাল ঠিক আছে তো ডিফল্ট থাকে নর্মাল আমি যদি নর্মাল রাখি তাহলে দেখবেন যে আগে ঠিক এটা যেরকম অ্যাক্ট করছিল এখনও একই রকম অ্যাক্ট করছে ঠিক আছে কারণ হচ্ছে ডিফল্ট এটা নর্মাল থাকে তাহলে আমাদেরকে করতে হবে কি আমাদের এখানে করতে হবে ওয়ার্ড র্যাপ ব্রেক ওয়ার্ড ঠিক আছে ব্রেক ওয়ার্ড যদি আমরা করে দিই তাহলে রিফ্রেশ করলে কি দেখব রিফ্রেশ করলে দেখব যে এই ওয়ার্ডটা যত অবধি ডিপ ওকে জায়গা দিতে পেরেছে তত অবধি ও চালিয়েছে এবং যেখান থেকে ডিবের জায়গা শেষ সেখান থেকে ও ভেঙে নিচের লাইনে করে দিয়েছে বোঝা গেছে তো এইভাবে আমরা এরকম বড় টেক্সটকে ওয়ার্ড্রাপের মাধ্যমে আটকে দিতে পারি ঠিক আছে এতে আপনার টেক্সটটা পুরোটা লোকে পড়তেও পারবে এবং সেটা আপনার ডিবের সৌন্দর্যটা আছে ওটাকেও নষ্ট করবে না বোঝা গেছে এইভাবে আমরা ওয়ার্ড্রাপটাকে ইউজ করি তো ঠিক আছে বন্ধুরা ওয়ার্ড ব্রেক এতটাই এর থেকে বেশি আর কিছু নিয়ে যেতে বোঝাবার আমি আগেই বলেছিলাম যে এটা একটা ছোট ভিডিও হবে তো আমাদের কমপ্লিট হয়ে গেছে ওয়ার্ড র্যাপের মধ্যে দুটোই ভ্যালু ছিল দুটো ভ্যালু আমি বুঝিয়ে দিয়েছি এবং কোন ক্ষেত্রে ইউজ করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলের সঙ্গে যদি আপনি জুড়ে যেতে চান তাহলে পরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আপনারা জানেন বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে আমি এর মতোই আর একটা প্রপার্টি আছে সিএসএস যেটার নাম হচ্ছে ওয়ার্ড ব্রেক ওয়ার্ড ব্রেকটা কোন ক্ষেত্রে কাজে লাগে সেটা আমি আপনাদেরকে জানাবো এরপরেই আমি ভিডিওটা নিয়ে আসছি তো দেখা হবে পরের ভিডিওতে টাটা